الله أكبر الله أكبر الله أكبر الحمد لله يا رب أن أجلت عيدنا لليوم الحمد لله أن كبت عدونا ونصر جندنا আসসালামু আলাইকুম দর্শক খুশির সংবাদ বয়ে এসেছে বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রে কারণ কি জানেন ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধবিরতির প্রস্তাব উপস্থাপন করা হয়েছে হামাসের সোরা অস্ত্র এবং গোলাবারুদের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু এ প্রস্তাব উপস্থাপন করেছে মিশরের খুশির বিষয় হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজেই এ প্রস্তাব উপস্থাপন করেছেন মিশরে তবে মিশর অগ্রণী ভূমিকা পালন করেছে এ যুদ্ধবিরতির বিষয়ে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করা হবে আপনারা দেখছেন জানার টিভি ফিলিস্তিন ইসরায়েল জিহাদ আন্দোলন সামরিক শাখা আল আকসা ব্রিগেডারের প্রভাবশালী সদস্য আবু মোহাম্মদ বলেন বাইতুল মুকাদ্দাসের পরিস্থিতি স্বাভাবিক না হলে যুদ্ধবিরতি হবে না পূর্ব বাইতুল মুকাদ্দাসে আল জাররা এলাকায় উচ্ছেদ অভিযান ও এরপর মসজিদুল আকসায় মুসল্লিদের উপর ইসরায়েলের হামলা বন্ধের আহ্বানে সাড়া না দেওয়ার জন্য গাজা থেকে প্রতিক্রিয়া দেখায় ফিলিস্তিনিরা এখন পূর্ব বাইতুল মুকাদ্দাসের আল জাররা ও মসজিদুল আকসা পরিস্থিতি স্বাভাবিক না হলে ফিলিস্তিনিরা কোনো যুদ্ধবিরতির মানবে না বলে গাজায় সংগ্রামী সংগঠনগুলো এর আগেও জানিয়েছিল আল কোচ ব্রিগেডার সদস্য আবু মোহাম্মদ আরও বলেছেন চলমান যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে এবং ফিলিস্তিনিদের দাবি না মানা পর্যন্ত চলবে তিনি বলেন আমরা যৌথ কমান্ডোর সেন্টার থেকে স্পষ্টভাবে বলছি এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হয়নি পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই যুদ্ধ চলবে আরও অনেক দিন আবু মোহাম্মদ ইবনে ইহুদিবাদী ইসরায়েল হয়তো ভাবছে আবু মোহাম্মদ বলেন ইহুদিবাদী ইসরায়েল হয়তো ভাবছে প্রতিরোধ সামগ্রী গোলাবারুদ ও যুদ্ধ সরঞ্জাম শেষ হয়ে যাবে কিন্তু তাদের জেনে রাখা উচিত আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত গত দশে মে থেকে গাজায় অগ্রাসন চালানো হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এ পর্যন্ত গাজায় অন্তত দুইশো জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এর মধ্যে পঁয়ষট্টিটি শিশু এবং আটত্রিশটি নারী রয়েছে এছাড়া গাজা আহত হয়েছে দেড় হাজারের বেশি মানুষ অবশ্য ফিলিস্তিনিরাও পাল্টা জবাব হিসেবে ইসরায়েলে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ছুড়েছে দর্শক এ ধরনের নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন পরবর্তী নতুন ভিডিও পেতে ফেসবুকে দেখতে আমাদের পেজটি লাইক এবং ফলো করে নিন